ওকে আপনি প্রথম থেকে আসেন কিভাবে গিগ গিগ অ্যাক্টিভ আছে কিনা চেক করি আমরা একদম কেটে দেন কেটে দেন একদম টোটাল কেটে দেন হ্যাঁ আমরা এখান থেকে চলে আসবো নিচের দিকে আসেন হ্যাঁ হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করেন একটু এখান থেকে বিউ গিগ হ্যাঁ। হুম হুম এখান থেকে নিচের দিকে আসবো কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক করব সেলিং অ্যান্ড ফাইবার তারপরে গিক তারপরে গিক স্ট্যাটাস তিন নাম্বারটা এখান থেকে আমরা ওই ক্লিক করবো যে আছে কি না অ্যাক্টিভ দেখা যাচ্ছে গিক অ্যাক্টিভ দেখাচ্ছে ঠিক আছে ওইখানে লেখা আছেন ইউর গিক ইজ অ্যাক্টিভ এখানে যদি আমাদের গিকে যদি কোনো সমস্যা থাকতো তাহলে দেখা যেত পস বা ই ইয়ে আপনার পেন্ডিং এরকম লেখা থাকতো ঠিক আছে তো এটা আমাদের হয় নাই ওকে ঠিক আছে তাহলে স্ক্রিন স্টপ করে দেন আজকের ক্লাসের মেন টপিক হচ্ছে আমরা আমরা গিগ তৈরি করার পরে মানে নতুনরা গিগ তৈরি করার পরে ফাইবারে প্রথম কি কি কাজ থাকবে সেগুলো নিয়ে আজকে কথা বলবো এবং কি কি করলে দ্রুত কাজ পাওয়া যাবে সেগুলো নিয়ে কথা বলি তো আমরা শেয়ার করি স্ক্রিন দেখেন আচ্ছা একটা মানে এখন একটা আমাদের সময় দুই তিনটা ব্যবহার করতে পারতাম আচ্ছা আমি আমার মানে ওল্ড অ্যাকাউন্টটা রিকভার করছি তো আমার নিউ অ্যাকাউন্টটা কি লগ আউট করে ওটা করব ওই আপনার এখন বর্তমানে কোনটা রানিং আছে সেটা বলেন রানিং মানে নিউটা রানিং আছে আপনি বললেন যে ওল্ডটা ভালো হবে তাই ওল্ডটা রিকভারি করলাম রিকভারি করছেন হ্যাঁ, হ্যাঁ। ওকে তাহলে পুরাতনটা ইউ করেন নতুনটা আপাতত হিস্টোরি মিস্ট্রি ডিলিট করে দেন ডিলিট করে দেন হিস্টোরি হিস্টোরি ডিলিট করে লগ ইন করেন লগ ইন করে ওইটাতে গিক বানান এটা বেটার হবে হ্যাঁ ব্রাউজারের হিস্টোরি ডিলিট করে দেন আচ্ছা। আরেকটা জিনিস আছে সেটা আমি ক্লাসের পরে বলতেছি ওইটা হচ্ছে আলাদা জায়গা ওকে ফার্স্ট নতুন র্যাকিক তৈরি করার পরে আমাদের প্রথম কাজ থাকতে মানে মেন কাজ হচ্ছে আমাদের ফাইবারের এখানে অ্যাক্টিভ থাকা সব থেকে প্রথম যে কাজটা হবে আমাদের চব্বিশ ঘন্টায় অ্যাক্টিভ থাকতে হবে চব্বিশ ঘন্টা না থাকতে পারলে আপনাদের কমসে কম বারো ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে এখন আমাদের অনেকের প্রবলেম থাকে আমাকে আমার কোনো কোনো অ্যাকাউন্টে আপনারা হয়তো আমার দুইটা তিনটা অ্যাকাউন্ট দেখছেন আমার আরও কিছু অ্যাকাউন্ট আছে তো ওইগুলোতে আমি চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকি সেটা কিভাবে একজন মানুষ কিভাবে চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকে তো এটা এরকম প্রশ্ন অনেকের মাথায় ঘুরতেছে কথা হচ্ছে আমরা এরকম সিস্টেম করব যেখানে আমরা নিজেরা কম্পিউটার সামনে না থেকে আমরা চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকতে পারবো আমাদের দুইটা কাজ করতে হবে একটা তো মোবাইলে যদি কোনো বায়ার আমাদেরকে অনলাইনে দেখে মেসেজ করে সেটা আমাদের ফোনের মাধ্যমে দেখতে পারবো মেসেজ আসছে কি না এবং ল্যাপটপ দিয়ে আমরা শুধু চালু করে বাইরটা ঘুরবো বা বিভিন্ন কাজ আছে এগুলো আমরা করতে পারি অথবা আপনি যদি চান যে না আমার আর্জেন্ট কাজের দরকার ফাইবার আমার কাজ বড় হলেও সমস্যা নাই আমার এখন আর্জেন্ট কাজ দরকার তাহলে আপনাকে মার্কেট প্লেসের বাইরে কাজ করতে হবে বা আপনার গিকের জন্য প্রমোশন করতে হবে প্রমোশন করার অনেক জায়গা আছে তো যেমন ফার্স্টে কাজ হচ্ছে আপনার অ্যাক্টিভ থাকা অ্যাক্টিভ কিভাবে থাকবো আমরা চব্বিশ ঘন্টা আপনাকে এখানে আসতে হবে যে কোনো একটা ব্রাউজার আপনার যদি আমি দুইটা তিনটা ব্রাউজারই দেখাই দিতেছি সমস্যা নাই আমরা এরকম ব্রাউজারে আসব আসার পরে এখানে দেখতে পারবেন থ্রি ডট এখানে ক্লিক করব আমরা এখান থেকে চলে যাব মোড়ে মোড় থেকে চলে যাব এক্সটেকশন আসার পরে আমাদের এখানে দেখেন এই একটা এক্সটেকশন আছে হ্যাঁ আমার এই একটা আছে এটাও আপনি ব্যবহার করতে পারেন তারপর এই একটা আছে ইজি অটো রিপ্রেশার হ্যাঁ এটাও আমরা ব্যবহার করতে পারি তো আমরা কি করব এখান থেকে মেন মেনুতে ক্লিক করব মেন থেকে যাব ওপেন ক্রম ওয়েব স্টোর এখানে ক্লিক করব তো এখান থেকে আমরা লিখব হচ্ছে অটো আমি যে কথাটা লিখলাম ওইটাই লিখতে পারি অটো ইজি অটো রিফ্রেশার এটা লিখে আমরা সার্চ করতে পারি এখানে আপনি অনেকগুলো পাবেন এরকম যেগুলোতে আপনি অটো রিপ্রেশার ব্যবহার করতে পারবেন ইজিভাবে দেখেন ইজি অটো রিপ্রেশার এটা হচ্ছে সব থেকে বেস্ট আমি নিজেও ব্যবহার করি এটাতে বারে বারে আসার দরকার নেই আমরা নির্দিষ্ট একটা জায়গায় এই রিপ্রেশারটা চালু করে রাখব আর এটার নিয়ম আছে আমরা শুধু চালু করে বসে থাকলে হবে না এখানে কিছু নিয়ম আছে এই নিয়মগুলো মানতে হবে তাহলে আপনার এগুলো কাজে দিবে আপনি যদি ফাইবারে একটা জায়গা আছে ওইখানে আপনি অটো রিপ্রেশারটা ব্যবহার করতে পারবেন কিন্তু অন্য জায়গায় যদি আপনি অটো রিপ্রেশার ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনি পারবেন না প্রবলেমে পড়বেন ঠিক আছে তো এটা কি করবেন এটা আমরা ধরেন এখানে আমার ই ইয়ে আছে রিমুভ আছে আপনাদের লেখা থাকবে অ্যাড তো আমি এটা রিমুভ করে দিয়ে আবার নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি ওকে এখানে দেখেন এখন আমার দেখাচ্ছে আজকে আজকে আমি চার বছর ধরে ব্যবহার করতেছি আমার সাতটা অ্যাকাউন্টের ভিতরে আমি বাইসে আছি আমার বন্ধু বান্ধব বাইসে আছে এখন আপনারা যদি মরে যান তাহলে তো সমস্যা এখন এখানে রটো রিপ্রেশার ইউজ করলেই তো হবে না এক একটা ডাক্তারের কাছে গেলে হাতুড়ে ডাক্তারের কাছে রুগী গেলে মরবে হ্যাঁ আর যদি এমবিবিএস ডাক্তারের কাছে যান তাহলে ওর রোগ ভালো হবে তো আমাদের অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে যখন অটো রিপ্রেশার ব্যবহার করতে হবে তখন অটো রিপ্রেশারের কিছু দিক নির্দেশনা থাকে এগুলো ব্যবহার করার সময় তো এগুলোকে আমাদের খেয়াল রেখে অটো রিপ্রেশার ব্যবহার করতে হবে ঠিক আছে তো আমি কিছু জিনিস দেখাই অটো রিপ্রেশার ব্যবহার করার আগে তো আমি ধরেন ফাইবারে চলে যাই ফাইবার ডট কম ওকে আমি একটা যে কোনো একটা গিকে যাই এখান থেকে দেখি গিক বিজনেস ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে যাই ফাইবার যে কত আপডেট করলো এর দিনে ঠিক আছে বলার বাইরে আমরা ধরেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে কোনো একটা গিয়ে ক্লিক করি ওকে ধরেন এই একটা লোক এখানে মোটামুটি তিনি নব্বই ডলার করে নিয়েছি ইনস্টাগ্রাম মার্কেটিং ওকে আমরা এটা ওপেন করি এটা ওপেন করার কারণ আছে একটু সেটা হচ্ছে কেউ কেউ আছে তার অটো রিপ্রেশারটা এই জায়গায় রিলোড করে রাখে যে আমার গিগের ভিতর দিয়ে গিগ যেন আমার অনলাইনে দেখায় এইরকম কাজ অনেকজনে করে বুঝছেন ফাইবারের এখানে এসে অটো রিপ্রেশার চালু করে রেখে দেয় লগ ইন করে অ্যাকাউন্ট লগ ইন করে এখানে অটো রিপ্রেশার চালু করে দেয় এগুলা মানে ফাইবার ধরে ফেলবে ঠিক আছে এখানে করা যাবে না তারপরে ধরেন আরও কিছু যেমন জায়গা আছে যেমন ড্যাশবোর্ড ওইগুলো জায়গাতে আপনি করতে পারবেন না এই জায়গাতে আপনি এটা ব্যবহার করতে পারবেন এই আপনার যে প্রোফাইলটা আছে প্রোফাইল আসবেন প্রোফাইল আসার পর এরকম দেখাবে না আপনার প্রোফাইল দেখাবে এখানে আপনার গিকগুলো দেখাবে এই জায়গাগুলোতে আপনাকে অটো রিপ্রেসারটা ব্যবহার করতে হবে বুঝছেন ব্যাপারটা নাকি বুঝেন নাই মানে আপনার প্রোফাইলে আসবেন প্রোফাইল আসার পরে আপনার এখানে তো আপনার প্রোফাইল দেখতে পারবেন পাশে আপনার গিকগুলো দেখতে পারেন এখানে আপনার অটো রিপ্রেশারটা অন করে দিতে হবে দিলে হয়ে যাবে এবার দিলেই যে হবে এরকম না ঠিক আছে আপনি এখান থেকে আগে অ্যাড করি তারপরে কি করতে হবে সেটা দেখাই তো আমি এখান থেকে অ্যাডে ক্লিক করি অ্যাড এক্সটেশন তো আমাদের কয়েক সেকেন্ড সময় লাগলো পেয়ে এটা কমপ্লিটলি রান হতে তো এখানে দেখেন রান হয়ে গেছে তো আমরা এটা কি করব কেউ কেউ এখানে মজিলা ফায়ারবক্স ব্যবহার করেন হ্যালো ওকে তাহলে এখান থেকে আমরা কি করব এখান থেকে আমরা এটা পিন করে দিব আমরা যে অটো রিপ্রিসেটটা ডাউনলোড করলাম সেটা আমরা এখান থেকে পিন করে দিলাম পিন করে দেওয়ার পর আমার যে জায়গাটা থাকবে প্রোফাইল জায়গাটা ওই জায়গাটা আমি কপি করে নিয়ে আসি এক সেকেন্ড কপি করে আমি গিকটা নিয়ে আসি এখানে ওকে এই জায়গাতে আমি পেস্ট করে দিই আপাতত আপনাদের মনে করেন এটা আমার একটা প্রোফাইল তো আমি যেটা করব এখানে এসে আমি এই অটো রিপ্লেসটা অন করে দিছি এবার মানে পিন করে দিছি এবার আমি এসে এখানে ক্লিক করব। এখানে এসে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে মিনিট কত মিনিট আপনি দিতে চাচ্ছেন সেটা এটা আপনাকে মিনিমাম পাঁচ মিনিট দিতে হবে জাস্ট পাঁচ মিনিট আপনারা পাঁচ মিনিটের এক সেকেন্ড কম দিব না এক সেকেন্ড উপরেও দিব না জাস্ট পাঁচ মিনিট দিতে হবে তাহলে পাঁচ মিনিট হয় তিনশো সেকেন্ড তো আমরা তিনশো সেকেন্ড এখানে দিয়ে স্টার্টে ক্লিক করবো কেউ কেউ আছে মানে খুব দ্রুত করতে চায় যে অটো রিপিসার দ্রুত করলে মানে আমার কাজ বেশি আসবে এরকম না কেউ কেউ আছে দেখা যায় যে এক মিনিট দেয় দুই মিনিট দেয় এগুলো দিলে প্রবলেমগুলো করে পাঁচ মিনিট পর পর দিলে কোনো প্রবলেম করবে না ঠিক আছে তো তিনশো সেকেন্ড দিবেন তিনশো সেকেন্ড দিয়ে এখানে স্টার্টে ক্লিক করে দেবেন এখন এই অটো রিপ্রেশারটার কাজ হচ্ছে যখন আপনার এই জায়গাটাতে থাকবেন এই এয়ার প্রোফাইলে থাকবেন তখন এটা দেখবেন যে গ্রিন হয়ে রয়েছে তার মানে এটা চলতাছে যদি আমি অন্য একটা ট্যাপে যাই ধরুন আমি এই গিকের গিকের উপরে ক্লিক করলাম তাহলে দেখেন আমার অটো রিপ্রেশারটা কিন্তু বন্ধ হয়ে গেছে দেখছেন ব্যাপারটা এখন কিন্তু বন্ধ হয়ে গেছে আমি যদি আবার ব্যাক করি এই জায়গায় আসি তখন দেখেন এটা চলা শুরু করবে ধরেন আবার আমি ক্লিক করি ধরেন ধরেন আমি অন্য একটা জায়গায় যাব ফাইবারের ধরেন এই সার্চ ইঞ্জিনের একটা জায়গায় গেলাম তাহলে দেখবেন যে এটা বন্ধ হয়ে গেছে দেখছেন বন্ধ হয়ে গেছে তার মানে আপনাকে প্রোফাইলেই ওই জায়গাটা একটা নির্দিষ্ট জায়গা আছে প্রোফাইলে ওইখানে আপনাকে এটা অন করে রাখতে হবে তা না হলে কিন্তু হবে না আপনার অটো রিপ্রেশার খুব একটা কাজ হবে না এবার অটো রিপ্রেশার ব্যবহার করার আগে এটা তো আমরা ব্যবহার করতে পারি এটা তো চলতেই থাকবে চলতেই থাকবে মানে পাঁচ মিনিট পর পর রিলোড নিবে একাই রিলোড নিবে এই সাইডটা মানে একাই ঘুরবে মানুষের মতো অ্যাক্টিভিটি কাজগুলো করবে তো আমরা কি করব। আমরা তো ধরেন আমাদের কম্পিউটারে এক ঘন্টা থেকে দুই ঘন্টা লাইট জ্বলে তারপরে তো লাইট বন্ধ হয়ে যায় তো এই লাইটের ব্রেকআপটাকে বাড়ায় নিতে হবে তো আমরা এখান থেকে চলে যেতে পারি ডেস্কটপে ডেস্কটপ থেকে আমি একটা আমার কম্পিউটারে চলে যাই ওকে এক সেকেন্ড সেটিংসে যাব এখান থেকে আমি ডিসপ্লে সেটিংসে চলে যাই মাউসের রাইট বাটনে ক্লিক করে আমি ডিসপ্লেতে চলে আসলাম ওকে একটু সমস্যা করে আপনারা কি দেখতে পারতেছেন কি না আমি শিওর না তো আমি এখান থেকে আইসা পাওয়ার অ্যান্ড সেলফে ক্লিক করব ঠিক আছে এখানে আসবো এখানে এসে দেখেন আমার সবগুলো পাঁচ আওয়ার দিয়ে রাখছি বুঝছেন সবগুলো পার্স আওয়ার্স দিয়ে রাখছি তো আপনারা যদি এখানে কয়েক মিনিট দেওয়া থাকে তাহলে আপনি এটা সবগুলো পার্স আওয়ার্স ব্যবহার করতে পারেন কারণ আমার এর উপরে নাই তো আমি সেই জন্য তো পাঁচ আওয়ার দিয়ে দিচ্ছি আমি পাঁচ ঘন্টার জন্য ফ্রিতে যে কোনো জায়গায় ঘুরে আসতে পারবো আবার এসে এখানে একটু একবার দেখলে একটা টিপি মানে একটা জায়গায় ক্লিক করলে বা এক জায়গায় টিপ দিলেই মনে করেন আবার পাঁচ ঘন্টা একটানা চলবে স্কিন বুঝছেন ব্যাপারটা তো এটা করে নেবেন এভাবে টানা ল্যাপটপ অন করে রেখে দিলে আপনার কোনো ক্ষতি হবে না আমার কোনো ক্ষতি হবে না আপনার ল্যাপটপ যদি কনফিগারেশন একটু দুর্বল থাকে তাহলে আপনার ক্ষতি হতে পারে তো তাহলে সমস্যা হবে না আর এগুলা এখানে তো আপনি মানে কম্পিউটার তো বানাইছি চালানোর জন্য আপনি ব্যাপারে রেখে দেন কিছুই হবে না এখানে শুধু রিলোড করবে আর কোনো কাজ নাই তো কারেন্ট না থাকলে আবার কারেন্ট যখন আসবে আবার রিলোড চালু করে দিয়ে থাকবেন কারণ আসলে হ্যাঁ হ্যাঁ সেটাও আমি দেখাচ্ছি তো এটা গেল একটা কাহিনী কিন্তু এবার একটা কাহিনী আছে সেটা হচ্ছে আমি বাইঙ্গা আমি বলতেছি সময় লাগতেছে বেশি তাড়াতাড়ি হয়তো আপনাদের হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এই সেলেটার এখানে যেমন বাতি জ্বলতেছে গ্রিন বাতি আমাদের প্রোফাইলে এরকম গ্রিন বাতি দেখাবে যারা অনলাইনে এসে সার্চ করবে আমাদের প্রোফাইল দেখতে পারবে আচ্ছা। তো এখানে এখানে যে আপনি অনলাইনে থাকলেন থাইকে শুধু রিলোড চালু করে রাখলেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার গিক র্যাঙ্ক করবে না এই কাজটা করলে এর জন্য কি করতে হবে এর জন্য আপনাকে ফাইবারের বিভিন্ন জায়গায় মাই অন্যের গিক দেখতে হবে একটু মানে কয়েক ঘন্টা সময় দিবেন রেগুলার এক ঘন্টা সময় দেন মানে অন্যের গিক দেখেন আইডিয়া নেন তারা কিভাবে গিকগুলো বানাইছে মানে আপনাকে এখানে লার্নিং করতে হবে বুঝছেন এমনি জায়গা জায়গায় টিপা টিপি করবেন এটা প্রতিদিন করবেন এটা হচ্ছে আপনার গিকের ইমপ্রেশন এবং গিক র্যাঙ্ক করার জন্য খুবই হেল্পফুল কাজ করে আপনি একটা না সাত দিন করেই দেখেন আপনার গিকের যদি ইমপ্রেশন খারাপ থাকে আপনার গিক উঠে যাবে দেখতে নিজেই রেজাল্ট পাবেন বুঝছেন যখন পাবেন অন্যের গিক দেখলে আপনার কি মেধাও বাড়লো পাশাপাশি আবার আপনার কিন্তু একটা স্কিলও তৈরি হয়ে গেল রিসার্চ করলে আপনার যতক্ষণ খুশি আপনি টোটাল মিলে টোটাল মিলে এক ঘন্টা দেখবেন এখন দশ মিনিট দেখলেন তারপরে আবার দুই ঘন্টা পরে আবার দশ মিনিট দেখলেন বুঝেন নাই এই কাজটুকু আপনারা করবেন এবার যদি কারো যদি ধরেন খুব জরুরি কাজ দরকার তাহলে আপনাকে এই গিকগুলো মার্কেটিং করতে হবে কিভাবে মার্কেটিং করবেন এখানে আমরা যেটা করি সবাই যে ভুলটা করি আমরা সেটা হচ্ছে এই যে উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা কপি করে সরাসরি মানে বিভিন্ন জায়গায় পোস্ট করি উপরে যেটা থাকে করি আমরা বেশিরভাগ মানুষ আপনাদের কি মনে হয় এটাই করেন তো আপনারা এটা এটা করা যাবে না এটা স্পামিং হবে ঠিক আছে বেশি করলে স্পামিং হবে তো আপনি লিঙ্ক এখান থেকে শেয়ার করতে পারেন কিন্তু সেটা এই যে দেখেন এটা কিন্তু আমার এখান থেকে দেখাচ্ছে আপনার প্রোফাইল থেকে অন্যরকম দেখাবে আপনার গিকের এখানে আসবেন দেখবেন যে এখানে লেখা আছে শেয়ার শেয়ার গিক ওইখানে ক্লিক করলে হয়ে যাবে তো আমরা এখান থেকে ধরেন এই গিকটা আমি শেয়ার করব তাহলে এই গিকের উপর ক্লিক করবো দেন শেয়ারে এখানে ক্লিক করি সরি এখানে আসার পরে এখান থেকে দেখেন কপি লিঙ্ক অ্যাড্রেস এই কপি লিঙ্ক অ্যাড্রেসটা কপি করবেন তো এবার আমি গুগল ট্রান্সলেটে নিয়ে যাই আপনি এই লিঙ্কটাকে আবার বিটলিতে শর্ট করে নিতে পারেন বা মাস্কিং করতে পারেন তাহলে আপনার কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা নাই বেশি করলে আপনার একটা ইউআরএল ব্লক করে দিতে পারে বুঝেন নাই ব্যাপারটা আপনি মাস্কিং করেন সমস্যা কি আপনি সেফ থাকলেন আমাদের আসলে এখানে অনেক বড় একটা জায়গা তো একটা বা দুইটা ক্লাসে ফাইবার সম্ভব না মিনিমাম ফাইবারের উপর যদি আমাদের মিনিমাম ক্লাস করতে হবে তিরিশ চল্লিশটার মতো অনেক কিছু আছে তো দেখেন দুইটা লিঙ্কের ভিতরে যখন আমি মানে ইয়ে খুঁজবো পার্থক্য খুঁজবো দেখেন এটা লিঙ্কটা খুবই ছোট এখানে ফাইবারের নামটা উল্লেখ আছে এবং দুইটা তিনটা কথা আছে শেয়ার ফাইবার থেকে শেয়ার করছে এই লিঙ্কটা কিন্তু এই লিঙ্কটা কেউ যদি দেখে এখানে কি কেউ ক্লিক করবে আপনাদের কি মনে হয় এখানে কেউ ক্লিক করবে এত বড় লিঙ্ক দিলে এটা বুতুরে এটা বুতুরি লিঙ্ক ঠিক আছে এই লিঙ্কগুলো কাজ করা যাবে না তাহলে এই লিঙ্কটা শেয়ার করবেন কোথায় কোথায় শেয়ার করবেন আপনি এডিট মার্কেটিং এখন জানেন না সামনে শিখবেন টুইটার মার্কেটিংও আপনি জানেন না টুইটারে একটা ভিডিও আছে রিটুইট করা বলে আপনি রিটুইট মার্কেটিংটা করতে পারেন এটা খুবই হেল্পফুল আপনার গিকের ইমপ্রেশন বাড়ানো বা গিক র্যাঙ্ক করার জন্য এগুলো হেল্পফুল করে আর যদি লিঙ্কডিংয়ের মাধ্যমে লিঙ্কডিংকে বলা হয় বাইরের খনি মানে ক্লায়েন্টদের খনি তো ওইখান থেকেও আপনি ক্লায়েন্টকে লিঙ্কগুলো শেয়ার করতে পারেন বা আপনার লিঙ্কগুলোকে পোস্ট করতে পারেন বিভিন্ন গ্রুপগুলোতে যে আপনি এই সার্ভিসটা দেন সেটাও আমরা দেখব যেহেতু আপনাদের ফার্স্ট টাইম আপনারা চাইলে মার্কেটিং করতে পারেন আমাদের অগ্রিম ভিডিও দেখে মানে অ্যাডভান্স ভিডিও দেখে আপনি এইগুলো কাজ করতে পারেন আর যদি বলেন যে না এভাবে আমি মার্কেটিং করতে চাই না এখানে একটা একটা জিনিস আছে সেটা হচ্ছে একটা ভুল ধারণা আমাদের মানে গিক যদি আপনি একবার পাপ মানে অতিরিক্ত প্রচার করা শুরু করে দেন তাহলে ফাইবার কিন্তু আপনার গিক প্রমোশন ছাড়া আপনার আর তুলবে না সহজে তুলতে চায় না খুব যাইরে ফাইবার অ্যালগোরিদম এরকমভাবে যেন আপনি মার্কেটিং করতেছেন ফাইবার আর ইচ্ছা করে তুলতে চায় না তো আপনি যতটা কম পারবেন এই গিকগুলো এখান থেকে শেয়ার একটু কম করার ট্রাই করবেন ফাইবারের নিজ দায়িত্ব শেয়ার করুক গা তাহলে আপনি যেটা করবেন আপনার গিকগুলো একটা জায়গায় শেয়ার করবেন আপনার প্রোফাইলে শেয়ার করবেন প্রোফাইলে শেয়ার করে রেখে দেবেন ওইটা লাইফ টাইম থাকবে ওই প্রোফাইলটা বিভিন্ন ক্লায়েন্টের সামনে শো হবে কারো যদি ভালো লাগে আপনার সার্ভিসটা ওইখানে ক্লিক করে আপনাকে চলে আসবে এর জন্য আপনাকে কী করতে হলো আপনাকে সোশ্যাল মিডিয়াগুলোকে বড় করতে হবে ফার্স্ট কাজ থাকবে সবাই নিজেরাই একটা করে কোম্পানি খুলে ফেলেন আজকের থেকেই ফেসবুক খোলেন টুইটার খুলেন ইনস্টাগ্রাম খুলেন প্রিন্টারেস্ট খুলেন এডিটগুলো খুলেন না না একটা কোম্পানি খুলবেন আপনি ধরেন আমরা আমাদের খুলছিলাম প্রজেক্সি ভার্চুয়াল এজেন্সি তো আরেকটা আইডিয়া দিয়ে দিই যদি কোনো কোম্পানির নাম দরকার পড়ে তাহলে এখানে লিখতে পারেন business name generator business business name name generator এটা লেখে সার্চ করতে পারেন তাহলে বিভিন্ন ধরনের যে কোনো বিজনেসের ধর মানে আপনি নাম জেনারেট করতে পারেন বা বের করতে পারেন একটা নিজেই একটা কোম্পানির নাম খুলে নেন আমরা কিন্তু আইডিয়া পাই না এরকম আইডিয়া পাই না যে আমরা আমাদের বিজনেসের কী নাম দিব অনেক সময় প্রবলেমে থাকে তো আপনি এখান থেকে আইডিয়াগুলো নিতে পারবেন দেখি আমরা যে কোনো একটাতে যাই শপিফাই জেনারেটার এখান থেকে লোগো জেনারেট করা যাবে বিজনেস নাম জেনারেট করা যাবে ওকে দেখি শপিফাই আবার এটা চালু করে দিছে নাম আমরা কি তৈরি করব digital marketing related digital marketing দেখি এখানে হয় কিনা এই সাইডে আমি কোনো দিন কাজ করি নাই সবই ভাইয়ের এখানে দেখি জেনারেট করে দেয় কিনা ওকে ডিজিটাল মার্কেটিং এই যে নাম দিছে বিভিন্ন নাম দিছে ঠিক আছে এগুলো আপনি ব্যবহার করতে পারেন ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং গুরু এটা আমার এক ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম তিনি খুবই বিজনেস করে এটা দিয়ে তারপরে আপনি এখানে দিতে পারেন এরকম দেখেন অনেক নাম আছে ঠিক আছে দেখেন অভাব নাই নাম আপনাকে এখান থেকে যে কোনো একটা নাম বাছাই করে নিয়ে হ্যাঁ একটা কোম্পানি খুলবেন সবগুলো নাম একই রাখবেন ঠিক আছে গ্রোয়িং ডিজিটাল মার্কেটিং এটা আপনি কেউ কেউ রাখতে পারেন এটা কোম্পানি বলতে কি আপনি একটা ব্র্যান্ড তৈরি করবেন মানে আপনার একটা ব্র্যান্ড আপনি যদি একটা সাধারণ মানুষের কাছে আপনি যদি বলেন যে আমি এই কাজটা পারি আপনাকে কেমন তেমন কিন্তু গুরুত্ব দিতে চাবে না যদি বলেন যে আপনি অমুক কোম্পানির মালিক আপনি না করেন হ্যাঁ তাহলে কিন্তু আপনার একটু অন্যরকম চোখে দেখবে ধরেন আমি একটা জায়গায় গেলে আমার কিন্তু একটা প্ল্যাটফর্ম আছে হ্যাঁ আমি ইউটিউবিং করি আমার আর কিছু বুঝুক না বুঝুক বাঙালি ইউটিউবিংটা বুঝে যে ইউটিউব থেকে ইনকাম করে হ্যাঁ তো তোমার ইউটিউব আছে তাহলে কত সাবস্ক্রাইবার আছে হ্যান ত্যান আর এখান থেকে কিন্তু আলাদা ইনকাম আসে তো আপনি যেটা করবেন এটার মাধ্যমে আপনি এরকম হবে যে একটা এজেন্সি খুললেন আপনি এই এজেন্সি দেখে আপনি ক্লায়েন্টদের কাছ থেকে কাজ নেবেন যখন আপনি এজেন্সি দেখাবেন যে আমার একজন বিশজনের টিম আছে তো এই বিশ জনের টিম নিয়ে আমি যে এই ধরনের কাজ করতে পারি যদি তোমার এই ধরনের কোনো হেল্প লাগে আমার বইলো আমার কাছে একটা টিম আছে তো টিম তো আপনার অবশ্যই আছে কোনো কাজের যে কোনো কাজের জন্য দরকার পড়লে শুধু আমার নখ দেবেন আমরা সেই ধরনের কাজের জন্য প্রস্তুত আছি সমস্যা নাই তো শুধু আপনার কাজ হবে মানুষকে উপস্থাপন করে আপনি আপনার বিজনেসটাকে বড় করতে হবে ধরেন ফাইবার আজকে আছে কালকে নাই সহজ কথা ফাইবার আজকে আছে কালকে নাই ফাইবারের বর্ষায় বসে থাকতে হবে থাকা যাবে না আমাদের এখানে একজন মেয়ে আসছিল সালমাপু মনে ছিলেন ও যে আমার যে ষাট হাজার টাকা স্যালারি দিতে চাইলো আমি এক লাখ টাকা চাইলাম তো ওই ওই মেয়ে ওই মেয়ে বলতেছে শুধু আমি আমারে হায়ার করবে তো তার কাজ হচ্ছে প্রতিদিন এক ঘন্টা করে সময় দিতে হবে তিনি তিনি ষাট হাজার অফার করছে আমি এক লাখ বিশ হাজার অফার করছিলাম পরে আমি চিন্তা করছিলাম এক লাখ হলে আমি কাজ করব এক ঘন্টা থেকে দুই ঘন্টা সময় দিব এরকম তিনি তার কাজ হচ্ছে তার ডিজিটাল মার্কেটিংয়ের যে জায়গাগুলো আছে মানে হচ্ছে সোশ্যাল মিডিয়ার জায়গাগুলো এই জায়গাগুলো তিনি বড় করে তার মূল টার্গেট হচ্ছে এই লিঙ্কডিং থেকে পিন ইনস্টাগ্রাম থেকে বায়ার ধরে বুঝছেন ব্যাপারটা এজেন্সির মাধ্যমে তো আপনি যে কাজগুলো পারেন এগুলোকে আস্তে আস্তে ফলোয়ার বাড়ায় যান আস্তে আস্তে বায়ারদের সাথে কথা বলবেন সামনে তো আরও আস্তে আস্তে দিন আপনাদের তো এগুলোকে বড় করে যান একটা নাম দিয়ে নিজে একটা নাম বেট করেন বের করে লোগোমোগো বানায়া আপনি লেখেন যে আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এইগুলো কাজ আমি পারি নিয়ে ডেলি একটা দুইটা কেটে পোস্ট করলেন ডিজিটাল মার্কেটিং আপনি যদি ইনস্টাগ্রামে যে এরকম খোর্স করেন হাজার হাজার পোস্ট পাবেন ওগুলো আপনি বাং ইংলিশে করে করতে পারবেন চ্যাট জিপিটি আছে এরকম অনেক জায়গা আছে যেগুলোতে এই কাজগুলো করতে পারবেন ইজিভাবে অনেকে আছে এই কাজগুলো করে না বুঝছেন তাহলে আপনাকে এখানেও একটা জায়গা তৈরি হয়ে গেলো আপনি দুইটা রান করেন ফাইবার বনা হচ্ছে মার্কেট প্লেসের বাইরে ফাইবার যদি নাও থাকে আপনার এরকম হতে পারে যে আপনার প্ল্যাটফর্ম যদি দাঁড় করাইতে পারেন তাহলে আপনি ওইটা ওইখান থেকে আপনি সারা জীবন ইনকাম করতে পারেন আপনার ফাইবার বিশটা মানুষ যে কাজ করবে ফাইবার থেকে আপনি একটা ক্লায়েন্ট ধরে তার সাথে বেশি কাজ করতে পারেন কোনো কিছু ব্যাপার না কোনো ব্যাপার না আপনি টাকা নেবেন যদি ফাইবারে যদি মনে হয় যে বলে যে এক সেকেন্ড ডিজিটাল মার্কেটিং পুরাতন মানে পুরাতনটা খুঁজে পাবে না আপনার সাথে যদি ফলোয়ার থাকে আপনাকে খুঁজে পাবে ফাইবারে একবার অর্ডার করার পরে কাজ ভালো না হলে আর অর্ডার নাও করতে পারে কিন্তু এখানে যদি আপনি তাদের সাথে পারমানেন্টলি কাজ করতে পারেন তাহলে এখানে সারা জীবন আপনি তার সাথে থাকতে পারবেন মার্কেট প্লেসের বাইরে হ্যাঁ, মানে এই যে দেখেন এরা কিভাবে করতেছে মানে না ওইটাতে দরকার নাই আপনার ফাইবার মনে করেন নাই ফাইবার আপনি কাজ করতেছেন যদি কোনো ক্লায়েন্ট এসে বলে যে তোমার ফাইবার আছে কিনা হ্যাঁ ফাইবারের লিঙ্ক দিয়ে দেবেন কোনো কোনো ক্লায়েন্ট আছে আপনাকে সরাসরি পেমেন্ট করতে চাবে না ফোর্টি পার্সেন্ট হোক টোয়েন্টি পার্সেন্ট হোক করতে চাবে না ট্রাস্টেড ট্রাস্ট পাবে না আপনার প্রতি বুঝছেন সেক্ষেত্রে বলে হ্যাঁ সমস্যা নেই আমার ফাইবার আছে তুমি ফাইবারে হ্যার করো আমি এটা করি আমি কী করছি আমার একটা প্রোফাইলে আমি তো সবগুলো প্রোফাইল আমার আলাদা আলাদা কোনোটার মধ্যে ডিজিটাল মার্কেটিং করি কোনোটার মধ্যে ওয়েব ডেভেলপমেন্টের কাজ করি কোনোটার মধ্যে এসিএ করি বুঝলেন না ক্যাটাগরি আলাদা তো আমি কি করছি একটা ক্লায়েন্টকে আমার এই অ্যাকাউন্টে হায়ার করছে এই তোমার এই কাজটা আমি ভালো করে করে দিছি তো তোমার তো এই কাজের দরকার হুম কী কাজ মানে ওয়েবসাইট বানাইতে হবে তোমার ওয়েবসাইটটা খুবই দুর্বল বা এসিও করা লাগবে বা সোশ্যাল মিডিয়া বুস্টিং করতে হবে তাহলে তুমি এগুলো করতে পারো বলে তুমি কি এই সার্ভিসগুলো জানো না আমি আমি আসলে এগুলো সার্ভিস দিই না তো আমার এক ফ্রেন্ড আছে বা আমার একজন সাপোর্ট টিম আছে তিনি বা আমার একজন বলেন এজেন্সির লোক আছে তিনি এইগুলো খুবই ভালো পারে তার নামে আপনার নিজের প্রতি মানে নিজের বাহান ওর কাছে করলেন করে আপনি তার লিঙ্কটা ফাইবারের মধ্যে দিয়ে দিলেন ওই প্রোফাইলে আপনারই প্রোফাইল ওইটা আমি ওইখানে পাঠিয়ে দিলাম তারে পাঠাই দিয়া ঠিক আছে আমি বলে দিব নি যে তুমি ওর কাছ থেকে অমুকের আমার নামটা বললো আমি ওর ওর সাথে কথা বলে দেবো তোমার কাছ থেকে টাকা কম নেবে কিন্তু আসলে কিছু না তাকে রেফার করে আরেকটা প্রোফাইলে কনভার্ট করে নিলাম বুঝছেন ব্যাপারটা এখানেও সেম করবেন আপনি যদি মনে হয় যে না সোশ্যাল মিডিয়াতে তিনি আসতে চাচ্ছেন না ওকে সমস্যা নাই তাহলে ফাইবারে নিয়ে আসি সমস্যা নাই তো মানে হ্যাঁ ধরেন এই আফ্রিকান মার্কেটিং এজেন্সি তিনি একটা মার্কেটিং নাম দিয়ে দিছে আপনি একটা নাম দিছে মানে, মানে সেটা হচ্ছে যে আপু কি যে কোন আপু প্রশ্ন করছিল সেটা যে হচ্ছে আমরা এই নাম দিয়ে ইনস্টাগ্রাম প্রোফাইল তৈরি করব ফেসবুক পেজ তারপরে হচ্ছে লিঙ্কডিন টুইটার মানে এগুলোর নাম দিয়ে করে প্রোফাইল তৈরি করব সেটাকে গ্রো করব আর প্লাস মার্কেটিং করব এটা বলতেছেন হুম হুম ওকে এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং এর পোস্টগুলো তিনি করতেছে হয় রিসেন্টলি আসে দেখেন digital marketing agency digital marketing agency কী কী দিতেছে এগুলো লেখে লেখে লিখে তিনি পোস্ট করতেছে এই একজন এইভাবে কিন্তু তারা এগুলো বাড়া গেতে দেখেন এগারোকে ফলোয়ার হয়ে গেছে অলরেডি পাঁচটা পোস্টের মাধ্যমে এগারোকে ফলো হয়ে গেছে এখান থেকে কিন্তু তিনি বিক্রি পাবে আর ইনস্টাগ্রামে অনেক ক্লায়েন্ট আসবে আপনাকে ডাইরেক্ট প্রপোজাল দিয়ে দিবে যে তুমি এগুলো করতে পারো কিনা ঠিক আছে আপনার যদি পোস্টগুলো ভালো লাগে এতে কেউ কেউ হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতেছে এই সোশ্যাল মিডিয়াগুলোকে বাড়ায় তুলতে হবে সোশ্যাল মিডিয়া হচ্ছে আপনার লাইফ টাইম ক্যারিয়ার এই দেখেন কেউ কেউ ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতেছে দেখেন দেখি প্রোফাইলটা ফলোয়ার বাড়ায় যান ফলোয়ার বাড়ায় গেলে আমি এরকম পোলাপান দেখছি আমার ঢাকাতে আমি দেখছিলাম আমি যখন ফ্রিলান্সিং শুরু করি না তারা মাসে মনে করেন চার পাঁচ লাখ টাকা শুধু ইনস্টাগ্রামের একটা অ্যাকাউন্ট থেকে ইনকাম করে এরকম ক্লায়েন্ট ওইখান থেকে পায় তো এগুলো তো সোশ্যাল মিডিয়া হচ্ছে কি ক্লায়েন্টের একটা জায়গা এই জায়গাগুলো থেকে যদি আমাদের কনভার্ট করে আমাদের জায়গায় নিয়ে আসতে পারি ফাইন তারপরে এখন ওয়েবসাইট বানাইতে পারতেছেন না আপনার টাকার সমস্যা আপনি সোশ্যাল মিডিয়াগুলো বড় করেন তারপরে এমন হবে যে আপনি নিজেই ফাইবারের মতো একটা ওয়েবসাইট খুলে ফেলতে পারবেন ওয়েবসাইটের ভিতরে আপনি পেমেন্ট নেবেন আমি ওয়েবসাইট বানানোর শেখাবো টেনশনের কিছু নাই আপনার কোনো কিছু শেখার জন্য বাইরে যাওয়ার দরকার পড়বে না ইনশাল্লাহ তো আপনারা এগুলো করে ফেলবেন ওকে এবার অনেক কথা বললাম তাহলে কি আপনাদের ব্র্যান্ডের নাম কি খুঁজে পাওয়া যাবে এখান থেকে যে কোনো ব্র্যান্ড দেখেন এখান থেকে নাম বের করতে এটা লিখছি আমি ডিজিটাল মার্কেটিং এজেন্সি তাহলে আপনি এসিও লেখেন তাহলে এসিও এসিওর জন্য আসবে এসিও লেখেন কোথায় কোথায় কোম্পানি খুলবো ইনস্টাগ্রাম হ্যাঁ ইনস্টাগ্রাম পিন্টারেস্ট লিঙ্কডিং এগুলোতে করতে পারেন ফেসবুক এগুলো করতে পারেন এগুলো ভাই আমরা এখন না করে সামনে যখন শিখবো এখন ধরেন আপনি ইনস্টাগ্রাম শিখে ফেলছেন বা ইনস্টাগ্রামে ক্লাস হয়ে গেছে আপনি ইনস্টাগ্রাম খুলেন আপাতত ইনস্টাগ্রামকে ফলোয়ার করা যান দেখেন হ্যাঁ, বুঝি নাই আপনাদের কথা সব বিষয়ের নামগুলা কি একই দিব হ্যাঁ সবগুলোর নাম একই থাকবে এজেন্সি যেহেতু আপনার সব কিছু একই নাম থাকবে ধরেন একই নাম চারটে পাঁচটা জায়গায় দিতে হবে একই ব্যানার চারটে পাঁচটা জায়গায় দিবেন একই পোস্ট চারটে পাঁচটা জায়গায় দিবেন হ্যাঁ, এই যে এসিও মার্কেটিং ঠিক আছে এগুলোর নাম SEO agent SEO service provide service এখানে অনেক নাম আছে আপনি যে কোনো ক্যাটাগরির নাম আপনি এখান থেকে ফাইন্ড আউট করতে পারেন সবই ফেলে ওকে লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে কি আপনার সোশ্যাল মিডিয়াতে বড় করলে আপনাকে কখনো বৈশা থাকতে হবে না কখনোই বৈশা থাকতে হবে না ফাইবারে যদি আপনার আট মাস বালা যায় দুই মাস সমস্যা হবেই ঠিক আছে যেমন কিস মাস আছে এই দুই মাস কিন্তু ড্যাম যায় কিন্তু আপনি যদি সোশ্যাল মিডিয়াকে বড় করে করতে পারেন আমি যে ক্লায়েন্টগুলো ধরছি আমার যে বাইরে ক্লায়েন্ট আছে এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া থেকেই নেওয়া ঠিক আছে আমি তাদের সাথে এখন ফিক্সড কাজ করতেছি তো এই হচ্ছে কাহিনী আমি এই শপিফাইয়ের এই লিঙ্কটা দিয়ে দিলাম আর হচ্ছে ওকে মোটামুটি বুঝতে পারছেন আশা করি এবার যেটা করবেন যদি তারপরেও যদি মনে হয় যে আপনাদের খুব টাকার দরকার সোশ্যাল মিডিয়াকে বড় করতে গেলেও আস্তে আস্তে করেন তাহলে আপনাকে marketplace out of market প্লেসের বাইরে যে আমাদের ভিডিও আছে এগুলো সামনে ক্লাস হবে তারপরে আউট অফ মার্কেট প্লেস থেকে কীভাবে ক্লায়েন্ট নেবেন মোটামুটি কিছু ভিডিও আপলোড করা হয়ে গেছে ওইখান থেকে দেখে কিন্তু ক্লায়েন্ট নিতে পারেন যেমন হাসিপুর আছে ওরা কিন্তু মার্কেট প্লেসের বাইর থেকে অর্ডারগুলো নিছে ঠিক আছে ইয়ে সালমাপুর কি ডাইরেক্ট ক্লায়েন্ট এসেছিল না বাইরে থেকে ডাইরেক্ট আসছিল ঋতিক আছে কি ঋত্বিকের কি ডাইরেক্ট আসছিল নাকি out of marketplace okay ঠিক আছে তাহলে আপনার এই কাজগুলো করতে পারেন এবার আসি মোবাইলের জন্য কোন অ্যাপটা ব্যবহার মানে মোবাইলের জন্য ফাইবার কোনটা ইউজ করবেন তাহলে এখানে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোর অনেকে আছে ভুলভাল ফাইবার অ্যাপ ডাউনলোড করে ফেলে পরে তার পাসওয়ার্ড আইডি মিডি যা আছে সব চলে যায় এটাও খেয়াল করে আপনাকে করতে হবে তো এখানে লিখবেন প্লে স্টোরে যাবেন লিখবেন ফাইবার ফাইবার লিখে সার্চ করবেন এখানে দেখেন ফাইবারের মোটামুটি একটা ভি পাবেন এই যে ফোর দশমিক six five star rating rating দেখতে পারবেন এটা হচ্ছে ফাইবারের অ্যাপ তো আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে ফোর দশমিক সিক্স এবং রিভিউ আছে তো দশ দশ মিলিয়ন ডাউনলোড আছে হ্যাঁ বলেন কি করবেন হ্যাঁ এটা ফোন দিয়ে আপনি ডাউনলোড করবেন ফোনটা ডাউনলোড করে আপনার যে ফাইবারে যে পাসওয়ার্ডটা আছে লগ ইন করার যে পাসওয়ার্ড আর ইউজার নেমটা আছে ওইটা ওখানে দিলেই লগ ইন হয়ে যাবে ঠিক আছে তারপরেও এখানে কীরকম দেখা যাবে দেখা যাবে যে এরকম এরকম আসবে ঠিক আছে স্ক্রিন দেখা যাচ্ছে না এরকম দেখাবে লগ ইন করলে তো আপনারা এটা লগ ইন করে ফেলতে পারবেন না যে কেউ লগ ইন করতে পারবে একদম সিম্পল অ্যাপ আমি কি মোবাইল আসল কথা হচ্ছে কি আপনি বাইরে গেছেন ধরেন বাইরে যাওয়ার পর একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ করছে আপনি তো ধরেন একটু দূরে গেছেন তো এখন তো বাজারে গেছেন বাজার করতে এখন তো দূর বেড়ে এসে তো আর আপনি রিপ্লাই দিতে পারবেন না তখন আপনার হাতে যদি মোবাইল থাকে হ্যালো হাওয়ার ইউটার দেন দিয়ে আমাকে অমনি ফোন করবেন যে বাই মেসেজ একটা দিয়ে হালাইছে তারপরে বাকি কাজ হলো আমাদের অনলাইনে যায়া বাইরের সাথে কথা বলে অর্ডার নিয়ে দেবো যেমন সালমাপুর ফার্স্ট অর্ডার আমি কথা বলে নিয়ে দিছি রাত তিনটার দিকে মনে হয় ঠিক আছে যখন বাইরেরা মেসেজ করবে তখন তো আমরা আসি রাত তিনটা বাজুক চারটা বাজুক যদি ঘুমায় না পড়ি লগইন করে রাখি আমাকে কি অ্যাক্টিভ দেখাবে হ্যাঁ আপনাকে দুইটা দিয়ে অ্যাক্টিভ থাকতে হবে ঠিক আছে মোবাইল দিয়া মোবাইলের জন্য কিন্তু অটো রিপ্রেশার আছে কিন্তু আপনি মোবাইলটা চাইলে ব্যবহার না করলে বেটার হবে আমি মোবাইল কোনোদিন ব্যবহার করি না অটো রিপ্রেশার ফোন দিয়ে করলে হচ্ছে প্রবলেম হয় আপু ফোন দা করলে প্রবলেম হতে পারে ফোনেও অটো রিপ্রেশার আছে আপনি ফোন দা না করবেন শুধু ফোনটা ইউজ করবেন হচ্ছে ওই যে যেমন আমরা এই অ্যাপটা ওপেন করে মিনিমাইজ করে রেখে দিব বুঝছেন ওই যে আমাদের যে মোবাইলে যে মিনিমাইজ করা অপশন আছে না একটা ব্রাউজারে যা মিনিমাইজ করে রেখে দিয়ে আবার অন্য ট্যাবে গেলেন হ্যাঁ। ওই রকম করে রেখে দিবেন যদি কোনো বায়ার মেসেজ করে আপনি সাথে সাথে দেখতে পারবেন এবং আপনার যে ফোনটার ভিতরে আপনি ফাইবারটা ইয়ে করবেন অ্যাক্টিভ করবেন সেই মেলটাও আপনার অবশ্যই ফোনে রাখবেন মেল কিন্তু তাড়াতাড়ি আসে সর্বপ্রথম আগে মেল চলে আসবে নোটিফিকেশন সবসময় মেলগুলো চেক করতে হবে মানে যে জিমেল দিয়ে আপনি ফাইবার অ্যাকাউন্টটা করছেন ওই জিমেলটা আপনি আপনার ফোনে লগ ইন রাখবেন আচ্ছা। ওইটা রাখলে সর্বপ্রথম সবার আগে সব থেকে ফার্স্ট আপনার মেলে মেসেজ আসবে হ্যাঁ তো আসলে আপনি তাৎক্ষণিক ফাইবারের অ্যাপসের ভিতরে যায় আপনি রিপ্লে করতে পারেন হাই হ্যালো দিতে পারবেন যেমন ফেসবুকে আমাদের ফ্রেন্ডেরা যেমন মেসেজ করে ফাইবারেও সেম নোটিফিকেশন আসবে তো আপনি একটু ক্লিক করলেই দেখতে পারবেন ফেসবুকে যেমন একটা উপরে একটা এই বক্সের মতো থাকে নোটিফিকেশনের জন্য এখানেও থাকে আপনি একটু ওপেন করে দেখলে বাকিগুলো আশা করি বুঝতে পারবেন আচ্ছা। হ্যাঁ হ্যাঁ এবার আপনাকে একটা শিডিউল করে নিতে হবে শিডিউল ক্লায়েন্ট কখন আসে ক্লায়েন্ট আসে হচ্ছে রাত তিনটার পর থেকে ক্লায়েন্ট আসে এবং দশটা এগারোটার আগ পর্যন্ত তো দিনের বেলা খুব একটা হ্যাঁ সকাল না সকাল হ্যাঁ দশটা বারোটা পর্যন্ত চালে কিন্তু সন্ধ্যার পরে ক্লায়েন্ট আসে অনেক ক্লায়েন্ট আসে পাঁচটার পরে আসে যেমন আমেরিকান টাইমটা আপনাকে দেখতে হবে যে আমেরিকা এখন কয়টা বাজে যেমন আপনি এখানে লেখেন ইউএসএর time zone time zone time zone এটা লিখে সার্চ করেন কেউ কেউ কোনো কোনো মানুষ আছে আপনাকে সকালবেলা কাজ করার আগ দিয়ে অর্ডার দিয়ে চলে যাবে ঠিক আছে আবার কেউ কেউ রাতের বেলা ঘুমানোর আগ দিয়ে অর্ডার দিবে আপনাকে তো সেই সময় আমাদেরকে থাকতে হবে ধরেন এখন কোনো কোনো জায়গায় আমেরিকার কোনো কোনো জায়গায় আপনাকে এখন বাজে দশটা এএম সকাল সকাল সবগুলোই তো সকাল নাকি হ্যাঁ সকাল তার মানে কি এখন ওদের সকাল আবার কেউ কেউ আছে কেউ অফিসে যায় একটা বা তিনটার দিকে মেসেজ করে তাহলে এখন যদি তাদের এগারোটা হয় আমাদেরও এগারোটা তার মানে তার একটা বা তিনটার থেকে লাঞ্চের পরেও কিন্তু দিতে পারে তাহলে আমাদের দুইটা তিনটা পর্যন্ত রাত জাগতে হয় তো আপনি কি নির্দিষ্ট টাইম একটা শিডিউল করে নেবেন যে আমি দিনের বেলা থেকে শুরু করে বা রাতে বা তিনটার পর থেকে আমি এত ঘন্টা পর্যন্ত থাকবো একটা ব্ল্যাকবোর্ড অথবা একটা জায়গায় লিখে রেখে দিবেন জাস্ট ওই টাইমে ফাইবার লগ করবেন আর জাস্ট ওই টাইমে আপনার ফাইবারটা বন্ধ করবেন তারপরে যদি কোনো মেসেজ আসে সেটা ফোনে ফোন দিয়ে আমরা রিপ্লাই করব কম্পিউটারের কাজ হচ্ছে এটা তাহলে আপনি যদি ওই যে একটা গল্প আছে না এক কাঠুরিয়ে বলে বনের ভিতরে যায় মনে করেন কুড়াল একটা নিয়ে মনে করেন গাছ কাটা শুরু করে দিছে এখন তারপরে এক কাঠুরি আইসা তিনিও গাছ কাটা শুরু করছে যে লাস্টে আসছে তিনি মনে করেন গাছ কাটা মনে করেন এক ঘন্টা কাছতে কাটার পরে আবার কুড়ালটা দাঁড় দিছে মানে দাঁড় করাইছে দাঁড় করে আবার কাট কাটা শুরু করছে তো দেখা গেল যে লোকটা সবার আগে আইছে এবং সবার আগে গাছ কাটা শুরু করছে তার গাছটা দেখা যায় অনেক পরে কাটা হয়েছে আর যে মানে সবার পিছে আইছে গাছটা কাটা শুরু করছে তার গাছটা সবার আগে পড়ছে কারণ হচ্ছে এখানে তিনি সময় স্পেন্ড করছে কিন্তু রাইট সময় দেখা যায় যে যখন যার দরকার পড়ছে তখনই করছে যেমন ওর কুড়াল মনে হয়েছে যে কুড়ালটা এখন দাঁড় দেওয়া দরকার তাহলে কী করছে তিনি কুড়ালটা দাঁড় দিছে দাঁড় দিয়া আবার কাজ করছে কাজ করে মজা পাইছে কিন্তু ও কি এক চাটায়া মানে এক নাকারা তিনি কুবাইছে এতে শক্তি ফুরাইছে কিন্তু কাটে নাই ঠিক আছে তো তো আমাদেরও আমাদেরও এই সিস্টেমে কাজ করতে হবে টেকনিক তো আমরা দিব তারপরে আপনাদেরকে মনে করেন সিস্টেমগুলো অবলম্বন করে করতে হবে মানে রেস্ট মেশো তো দরকার আছে তাই না কিন্তু কাজ করলে তো হবে না তো এগুলো অবশ্যই করতে হবে তো আপনি একটা আমি শিডিউল হচ্ছে আমার শিডিউল হচ্ছে আলাদা বুঝছেন আমার সাথে শিডিউল করে পারবেন না আমার মেন কাজই হচ্ছে এটা তো আমি কিভাবে চলি সেটা যদি আমি বলি আমি মনে করেন আমি এখনও কিন্তু ফাইবারে দেখেন আমার এখানে কিন্তু ফাইবার অন করি নাই তো এই অ্যাকাউন্টের ভিতরে আমি ফাইবার অন করি হচ্ছে ধরেন বারোটার পর থেকে আমি ধরেন চারটার নামাজের পরে আমি মনে করেন নামাজ পড়ে ঘুমায় পড়ি ঘুমায় পড়ি আমার হয়তো ঘুম থেকে উঠতে উঠতে ধরেন দুইটা বাজে দুইটা আড়াইটা তিনটা এরকম বাজে তিনটার সময় গুসল মুসুল করে নামাজ নামাজ পড়ে মনে করেন আমি আবার রিল্যাক্সে মনে করেন সবগুলো খুলে ফেলি অ্যাকাউন্ট মানে কম্পিউটার যতগুলো আছে সবগুলো ওপেন করি করে আবার একটা না মনে করেন আমি পাঁচটা পর্যন্ত চালাই আমার কম্পিউটার অন থাকে আমি বাড়িতে ঘুরি বুঝছেন তার মানে তিনটার থেকে আমার চলে হচ্ছে ধরেন দশটা পর্যন্ত দশটার পরে দুই ঘন্টা রেস্ট বারোটার পর থেকে আবার অ্যাকাউন্ট অন ওই কয়টা কি ফোনও আছে নাকি আপনার হাতে না ফোন আমি ইউজ একটাই করি বেশি করি না ফোন হ্যাঁ দুইটা আছে দুইটা ফোন আছে একটা মার কাছে দিছি মারে বলে যে যদি কোনো মেসেজ আসে আমারে বইলো মেসেজ আসলে দৌড় বেড়ে নিয়ে আসে বুঝছেন ফিলান্সার বানাই ফেলছি হ্যাঁ, তো এই হচ্ছে কাহিনী কারো যদি কোনো প্রশ্ন থাকে আরও কোনো আমরা তো আরও সামনে অনেক কিছু শিখবো আজকে যতটুকু জানলাম যারা ফাইবারে গিক পাবলিশ করছেন শুধু তারা এই কাজগুলো করবেন অ্যাক্টিভ রাখার জন্য যেহেতু মার্কেট প্লেসে নেমে গেছেন আজকে থেকেই ঠিক আছে তাহলে মার্কেট প্লেসের কাজগুলো সিস্টেমে এগোতে হবে তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আচ্ছা, আপনাদের অ্যাক্টিভ থাকা হ্যাঁ ওই যে আমি তো ওইটাই বললাম এতক্ষণ যে নিয়ম কারণ আমাদের পাঁচ মিনিটের উপরে ব্যবহার করা যাবে না বা পাঁচ মিনিটের নিচে আমাদের টাইমটা ব্যবহার করা যাবে না তাহলে আমরা ওইগুলো হ্যাঁ তিনশো সেকেন্ডের এক সেকেন্ড উপরে দেবো না এক সেকেন্ড কমও দেবো না জাস্ট টাইম দিব ক্লাস ক্লাস টাইমের পরে কি যেন বলতেছিলাম আমি তো ভুলে গেছি মনে আসলে বলবো সমস্যা নাই আচ্ছা, তাহলে হ্যাঁ এজেন্সিগুলো করেন হয়ে যাবে আর মার্কেট প্লেস হ্যাঁ আপনি একটা এজেন্সির মালিক এখন থেকে হয়ে যান ঠিক আছে আর আরেকটা জায়গা আছে আমরা এগুলো জানি না আমাদের যদি এখানে লিখি আমরা হয়তো কয়েকটা সুনাম জানি আমরা যদি লিখি all social media social media name এখানে এসে যদি লিখি না দেখতে পাবেন আপনি কয়টা জানেন আর এখানে কতগুলো আছে একশো একশোটা সোশ্যাল মিডিয়ার লিস্ট আছে এগুলো প্রতিটা জায়গায় অনেকজনে থাকে হ্যাঁ আমরা যেমন না থাকলে কী হবে ফেসবুক কত বিলিয়ন মানুষ টু দশমিক নাইন বিলিয়ন এবার আসি ইউটিউব টু দশমিক ফোর টু দুশো টু দশমিক টু বিলিয়ন ওকে তার মানে ফেসবুক ইউজার বেশি হ্যাঁ সাত বিলিয়ন ওকে হোয়াটসঅ্যাপে আছে টু বিলিয়নস তারপর ইনস্টাগ্রামে টু বিলিয়ন তার মানে ফেসবুকে থেকে কিছু কম আমরা কিন্তু তাহলে ইনস্টাগ্রামে সময় বেশি দিতে পারি টুইটারে কত আছে ফেসবুক মেসেঞ্জার ওকে এটা না ফর উইবচ্যাট এটাও না আমাদের সোশ্যাল মিডিয়া টিকটক ফেসবুকে আমাদের বেশি মানুষের সামনে শো আপ করায় না ফেসবুক তারপরে পেজ খুলতে হবে অবশ্যই পেজ খুলতে হবে ঠিক আছে ওইখান থেকেও পাবেন আপনি যদি পোস্ট করতে পারেন বিভিন্ন গ্রুপগুলোতে পোস্ট করতে পারেন তাহলে পেয়ে যাবেন ধরেন টিকটকে এটা আমাদের লাগবে না এটা কি এটা হচ্ছে আমাদের না এটা হচ্ছে চাইনিজদের জন্য এটাও না আমাদের টেলিগ্রাম টেলিগ্রাম আমি ব্যবহার করি অন্য কাজে আমি এমতরি মার্কেটিংয়ের কাজ করি না স্ন্যাপচ্যাট হ্যাঁ হ্যাঁ ওটা করতে পারেন তাহলে আপাতত ইয়াটা করেন ওকে পিন্টারেস্ট প্রিন্টার স্টাসে চারশো চুয়াল্লিশ মিলিয়ন টুইটারে আছে কত চারশো ছত্রিশ মিলিয়ন ওকে অন্য নাম্বারটা ট্রাই করেন ওকে রিডিট হ্যাঁ এটাতে দেখেন চারশো তিরিশ মিলিয়ন মানুষ আছে ইডিটে তাহলে এটা করে ফেলেন এটা আমরা শিখবো সামনে টনটরি কোরা কোরা হচ্ছে আসলে কমেন্টিংয়ের জন্য বিখ্যাত কমেন্ট পড়াপড়ি কমেন্ট করা এগুলো তাহলে ডিডির দিল লিঙ্কডিং লিঙ্কডিং আছে দুশো পঞ্চাশ মিলিয়ন এটা হচ্ছে কেন বেস্ট কারণ হচ্ছে এই লিঙ্কডিং যারা খুলে তারা বেশিরভাগই হচ্ছে প্রফেশনাল বেশিরভাগই হচ্ছে professional ninety nine percent professional ওইখানে কোনো দুই নাম্বার লোক যায় ঝামেলা করতে পারে না ওখানে সবাই বিজনেসম্যানরা যায় সেজন্য ওইখানে লিঙ্কডিং হচ্ছে ক্লায়েন্টের খনি ওকে আর কি আছে আপনাকে গতকালকে একটা ক্লাস করছিলাম মেবি ওই লিস্টিংয়ের ক্লাস হ্যাশট্যাগ লিস্টিং এখন কাজ আপনি কি করছেন ওকে না ওই যে প্রশ্নটা করলো ওকে তিনি চুপ করে আছে তার মানে করে নাই এখন ওই যে লিস্টিংটা আপনি করে যদি প্রুফ একটা রাখতেন স্ক্রিনশট দেওয়া ওইটাই হচ্ছে আপনার পোর্টফোলিও ও আচ্ছা, আচ্ছা। ওটা কাজের প্রথমে পোর্টফোলিও ফাইবারে মানে যান পোর্টফোলিও এই লোকের পোর্টফোলিও দেখেন তিনি কি কি কাজ করছে সেগুলো আগের এখানে দেখাইতেছে দেখেন দেখছেন এগুলো আমরা দেখতে পারবো কোন ক্লায়েন্টের কাজ ছিল এটা কি করছে তিনি ফলোয়ার বাড়ায় দিছে এটা হচ্ছে পোর্টফোলিও তিনি এই কাজগুলো করছে গ্রোথ মার্কেটিং এত রিয়েল অর্গানাইজেশন ফলোয়ার ওকে তিনি হয়তো এটাতে ফলোয়ার বাড়ায় দিছে তো এটা হচ্ছে তার পোর্টফোলিও বুঝছেন এই কাজগুলো করছে এগুলো হচ্ছে তার পোর্টফোলিও বা প্রজেক্ট পোর্টফোলিও ওকে যাই হোক তাহলে আজকে কি কারো বিষয়ে কোশ্চেন আছে কোনো বিষয়ে থাকলে বলেন সব যা কিছু আছে শেষ করি ওকে <laughs> দিয়ে তো আপনাদের যেটা বলা দরকার সেটা আমি বুঝতে পারছি না না এটা আরেকটা কোশ্চেন ওকে কি বিষয় কোশ্চেনটাই তো ভুলে গেলাম এই যে দেখছেন এরকম হলে হবে হচ্ছে ভাইয়া মনে করেন আমার ইতে ডেস্কটপে একটা ভিডিও আছে হ্যাঁ? এটা হচ্ছে মনে করেন ফিল্ম দিয়ে একটা ভিডিও বানানো হয়েছে যাই হোক সেই ভিডিওটা হচ্ছে আমি আপনাকে বা ঋত্বিক ভাইকে দিতে চাচ্ছি একদিন বলছিলাম তো সেদিন কারেন্ট